লিনাক্স এ ফাইল অ্যাট্রিবিউটস সংক্রান্ত এই মৌখিক টিউটোরিয়াল এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি এর জন্য আপনাকে প্রথমে example one example two example three example four example five এবং টেস্টচাউন নামক খালি ফাইল গুলি তৈরী করে নিতে হবে এছাড়াও test chown এবং ডাইরেক্টরি1 নামক খালি ডিরেক্টরী গুলিও তৈরী করে নিন ফাইল অ্যাট্রিবিউটস হল একটি কম্পিউটার ফাইল সংক্রান্ত বা তার সাথে সংযুক্ত মেটাডাটা বা তথ্য এর দ্বারা ফাইল এর বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ফাইল এর মালিক টাইপ অ্যাকসেস পারমিশন বা ফাইল টি ব্যবহার করার অনুমতি ইত্যাদি বোঝানো হয় চাউন কমান্ড একটি ফাইল বা ডিরেক্টরীর মালিকানা পরিবর্তন করতে ব্যবহৃত হয় এটি একটি অ্যাডমিন কমান্ড অর্থাৎ শুধুমাত্র root user ই একটি file বা ডিরেক্টরীর মালিকানা পরিবর্তন করতে পারে chown command লেখার নিয়ম হল chown space options space ownername space filename বা directoryname আমরা chown commandএর কিছু অপশন ব্যবহার করতে পারি মাইনাস বড় হাতের r বর্তমান ডিরেক্টরী এর অন্তর্গত সাব এর মধ্যে থাকা ফাইল গুলির পারমিশন পরিবর্তন করে c প্রত্যেক ফাইল এর পারমিশন পরিবর্তন করে f ইহা চাউন এর এরর মেসেজ গুলি দেখানো আটকায় এখন আমরা কিছু উদাহরণ দেখব টার্মিনাল এ যাওয়া যাক এবার একটি ডিরেক্টরিতে ত়ে যাব যেখানে খালি ফাইল এবং ফোল্ডার গুলি আগে তৈরী করা হয়েছে লিখলাম CD space desktop slash file attribute এবং এন্টার টিপলাম পরবর্তী কমান্ড লেখা যাক LS space minus l space test chown enter টিপলাম আপনি দেখতে পাচ্ছেন টেস্টচাউন ফাইল টির মালিক হল শাহিদ ফাইল এর মালিকানা পরিবর্তন করতে লেখা যাক sudo space chown space fileএর হবু মালিকের নাম অর্থাৎ anusha space testchown enter টিপলাম sudo password লিখলাম এবার enter টিপলাম এবার লিখছি ls space minus l space t e s t c h o w ন এন্টার টিপলাম এখন দেখা যাচ্ছে ফাইল এর মালিক হল অনুষা। এবার আমরা ডিরেক্টরীর মালিকানা পরিবর্তনের পদ্ধতি জেনে নেব ls space minus l command লিখলাম এন্টার টিপলাম এখন দেখা যাচ্ছে test chown ডিরেক্টরী এর মালিক হল শাহিদ ডিরেক্টরী এর মালিকানা পরিবর্তন করতে লেখা যাক sudo space chown space minus বড় হাতের অক্ষরে R space Anusha space test chown অর্থাৎ ডিরেক্টরী টির নাম এন্টার টিপলাম প্রয়োজন হলে সুদো পাসওয়ার্ড লিখে এন্টার টিপতে হবে Ctrl এবং L কী দুটি একসাথে টিপে স্ক্রিন পরিস্কার করে নেওয়া হল এখন লেখা যাক এলএস স্পেস l এন্টার টিপলাম দেখা যাচ্ছে ডিরেক্টরী টির নতুন মালিক হল অনুশা chmod কমান্ড এর দ্বারা এক বা একাধিক ফাইল এর অ্যাক্সেস পারমিশন বা ব্যবহার করার অনুমতি পরিবর্তন করা যায় এই কমান্ড লেখার নিয়ম হল chmod space options space mode space file name chmod commandএর সাথে কিছু অপশন ব্যবহার করা যায়160 c পরিবর্তিত ফাইলগুলির সম্পর্কিত তথ্য print করে f chmod যে ফাইলগুলি পরিবর্তন করতে পারে না সেগুলির সম্পর্কে ব্যবহারকারীকে জানায় না permission বা অনুমতি বিভিন্ন প্রকারের হতে পারে যেমন r পড়া w লেখা x এক্সিকিউট বা চালু করা s ব্যবহারকারীর বা দলের id নির্দিষ্ট করা অন্যথায় ৩ বিশিষ্ট নম্বরের দ্বারা ফাইলের অনুমতি সংক্রান্ত তথ্য বোঝানো যায় প্রথম সংখ্যা মালিককে দ্বিতীয়টি দলকে এবং তৃতীয়টি অন্যদেরকে প্রদত্ত অনুমতি বোঝায় অনুমতি সংক্রান্ত তথ্য অক্টাল মানের দ্বারাও বোঝা যায় ৪ অর্থাৎ পড়া ২ অর্থাৎ লেখা ১ অর্থাৎ এক্সিকিউট বা চালু করা এখন আমরা chmod এর কিছু উদাহরণ দেখব টার্মিনালে গেলাম এবার এমন command লেখা যাক যার দ্বারা ব্যবহারকারীকে example1 fileটি execute বা চালু করার অনুমতি দেওয়া যায় তার আগে ctrl এবং l একসাথে টিপে screenটি পরিস্কার করে নেব লেখা যাক chmod space ux space example1 enter টিপলাম লেখা যাক ls space minus l space example1 পরিবর্তনটি দেখার জন্য এন্টার টিপলাম এখন দেখা যাক এক্সাম্পল1 ফাইলের মালিকের দ্বারা ফাইলটি পড়া লেখা চালানোর অনুমতি দলের সবার দ্বারা পড়া ও চালানোর অনুমতি এবং অন্যদের দ্বারা ফাইলটি শুধু চালানোর অনুমতি কিভাবে দেওয়া যায় কমান্ডটি লেখা যাক chmod space 751 space example one enter টিপলাম লিখছি LS space l space example one enter টিপলাম আপনি দেখতে পাচ্ছেন যে উপরের কমান্ডটি এক্সাম্পল1 ফাইল টির মালিকের দ্বারা পড়া লেখা এবং চালানোর অনুমতি দলের সবার দ্বারা পড়া ও চালানোর অনুমতি এবং অন্যদের দ্বারা শুধু চালানোর অনুমতি নির্দিষ্ট করেছে সকলকে শুধুমাত্র পড়ার অনুমতি দেবার জন্য লিখতে হবে chmod space r space example one enter টিপলাম এবার লিখছি LS space l space example one enter টিপলাম এখন দেখা যাচ্ছে সকলকে এক্সাম্পল1 ফাইল টি শুধুমাত্র পড়ার অনুমতি দেওয়া হয়েছে ডিরেক্টরি1 নামক ডিরেক্টরি ও তার অন্তর্গত সব ফাইল এর জন্য সকলকে শুধু পড়া ও চালানোর এবং মালিককে এর সাথে সাথে ফাইলে লেখার অনুমতি প্রদান করার জন্য লেখা যাক চমোড স্পেস মাইনাস বড় হাতের অক্ষরে R space 755 space directory one enter টিপলাম এবার লেখা যাক এলএস স্পেস l পরিবর্তনটি দেখার জন্য এন্টার টিপলাম ব্যবহারকারী কে এক্সাম্পল2 ফাইল টি এক্সিকিউট বা চালানোর অনুমতি দিতে লেখা যাক chmod space ux space example two enter টিপলাম এবার লেখা যাক LS space l space example two enter টিপলাম দেখা যাচ্ছে ব্যবহারকারীকে এক্সাম্পল2 ফাইল টি চালানোর অনুমতি প্রদান করা হয়েছে দলকে এক্সাম্পল3 ফাইলে লেখার অনুমতি প্রদান করার জন্য লিখতে হবে chmod space gw space example three enter টিপলাম এখন লেখা যাক ls space minus l space example3 enter টিপলাম দেখাচ্ছে যে দলকে ফাইলটি লেখার অনুমতি দেওয়া হয়েছে সকলের জন্য ফাইলে লেখার অনুমতি সরাতে লেখা যাক chmod space a w space example three enter টিপলাম এবার লিখছি LS space l space example three enter টিপলাম দেখা যাচ্ছে এখন সকলের জন্যই ফাইল এ লেখার অনুমতি সরিয়ে নেওয়া হয়েছে চিজিআরপি কমান্ড এর দ্বারা এক বা একাধিক ফাইল এর দল এর পরিবর্তন করে নতুন দল করা যায় নতুন দলটি হল etcgroup এ থাকা একটি দলের ইদ নম্বর বা দলের নাম শুধুমাত্র মালিক বা বিশেষ অধিকার সম্পন্ন ব্যবহারকারী ই একটি ফাইল এর দল পরিবর্তন করতে পারে চিজিআরপি কমান্ড টি লেখার নিয়ম হল chgrp space space options space newgroup space files terminal গেলাম এখন chgrp commandএর কিছু উদাহরণ দেখা যাক commandটি লেখা যাক ls space minus l space example4 enter টিপলাম এখন দেখা যাচ্ছে ফাইলের দলটি হল শাহিদ দল পরিবর্তন করতে লেখা যাক sudo space chgrp space Rohit space example four enter টিপলাম প্রয়োজন হলে সিউডো পাসওয়ার্ড লিখতে হবে এখন LS space minus l space example four command টি লেখা যাক enter টিপলাম দেখা যাচ্ছে দল শাহিদ থেকে পরিবর্তিত হয়ে রহিত হয়ে গেছে inode সংখ্যা একটি এর সাথে সংযুক্ত একটি অনন্য সংখ্যা inode একটি সাধারণ ফাইল বা একটি directoryএর সম্পর্কিত তথ্য থাকে সব ফাইলগুলি আইনোডের হার্ড লিঙ্ক যখনই একটি প্রোগ্রাম দ্বারা কোনো ফাইল এর নাম বোঝানো হয় তখন সিস্টেম আসলে ওই ফাইল টির নামের অনুরূপ ইনোড অনুসন্ধান করে আমরা এলএস স্পেস i কমান্ড দ্বারা ইনোড সংখ্যা দেখতে পারি কমান্ড টি লেখা যাক LS space i space example five enter টিপলাম ফাইল এর আগে লেখা থাকা সংখ্যাটি হল সেই ফাইলের ইনোড সংখ্যা একটি ইনোড একসময় একটি ডিরেক্টরির সাথেই যুক্ত থাকতে পারে হার্ড লিঙ্ক দ্বারা একটি inode এ অনেকগুলি ডিরেক্টরী সংযুক্ত করা যায় ln কমান্ড এর দ্বারা লিঙ্ক টি তৈরী করা যায় ln কমান্ড দ্বারা হার্ড লিঙ্ক তৈরী করার নিয়মটি হল ln space source space link এই ক্ষেত্রে সোর্স ফাইল টি আগে থেকেই থাকে এবং লিঙ্ক ফাইল টি তৈরী করা হয় এখন আমরা হার্ড লিঙ্ক তৈরী করার কিছু উদাহরণ দেখব এবার স্ক্রিন পরিস্কার করে নেওয়া যাক এখন টাইপ করা যাক LN space example one space example LN enter টিপলাম দুটি ফাইলের inode নম্বর দেখার জন্য টাইপ করা যাক ls space hyphen i space example1 space exampleln enter টিপলাম দেখা যাচ্ছে দুটি ফাইলের inode নম্বর সমান ফাইল এক্সামপ্লেলন হল ফাইল এক্সাম্পল1 এর হার্ড লিঙ্ক সফ্ট লিঙ্ক বা সিম্বলিক লিঙ্ক হল একটি বিশেষ ধরনের ফাইল যাত়ে অ্যাবসোলিউট বা রিলেটিভ পাথের এর আকারে অন্য একটি ফাইল বা ডিরেক্টরী এর রেফারেন্স থাকে এলএন কমান্ড দ্বারা সফ্ট লিঙ্ক তৈরী করার পদ্ধতি হল LN space s space target filename space symbolic filename এখন আমরা সফট লিঙ্ক তৈরী করার কিছু উদাহরণ দেখব সফট লিঙ্ক তৈরী করতে লেখা যাক LN space s space example one space example soft enter টিপলাম এখন ইনোড নম্বর এবং দুটি ফাইল এর তালিকা দেখতে লেখা যাক LS space li space example one space example soft enter টিপলাম দেখা যাচ্ছে দুটি ফাইলের ইনোড সংখ্যা আলাদা এবং এক্সাম্পলসফট হল এক্সাম্পল1 এর সফ্ট লিঙ্ক এই টিউটোরিয়াল এ আমরা লিনাক্স ফাইলের বৈশিষ্ট্য অর্থাৎ একটি ফাইলের অনুমতি মালিকানা এবং দল পরিবর্তন করতে শিখেছি আমরা একটি ফাইলের ইনোড সফ্ট এবং হার্ড লিঙ্ক সম্পর্কেও জেনেছি এখানেই এই টিউটোরিয়ালের এর সমাপ্তি হল Spoken Tutorial Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা আইসিটি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ আছে আমি অন্তরা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং রেকর্ড করেছি এই টিউটোরিয়ালে এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ